দিলবে পার্টির নামে প্রতি বয়সের কিছু যুবক তারা তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন ছেলে একত্রিত হয়ে মাথার মধ্যে বিভিন্ন কাপড় লাগিয়ে তারা একেবারে মানের কিছু ভ্যান গাড়ি কিছু মিনিট রাখ ভাড়া করে সেখানে বড় বড় ট্যাক্সেট লাগিয়ে উচ্চ আওয়াজে সেখানে গান বাধ্য করে বিভিন্ন মাধ্যমে রাঙামাটি কক্সবাজার বিভিন্ন জায়গাতে যারা নেচে নেচে এবং পছন্দ শব্দ করে তারা রূপ দিয়ে নেচে নেচে যাচ্ছে এই সংস্কৃতি আমরা প্রথম এক দুই বছর আগে প্রথমে আমাদের চোখে পড়ে দেখতাম হঠাৎ করে দুই একটা কিন্তু এখন কি হলো এখন শুরু হয়েছে প্রতিটি দিবসের মধ্যে কি হয় ওই ছেলেরা দশ বিশ তিরিশ চল্লিশ জন যুবক মেয়ে ওই ব্যান ভাড়া করে নিজের পার্টির নামে লাফালাফি করে তারা বান্ধব যাচ্ছে না নামে যাচ্ছে আপনারা দেখেছেন এই গাড়িগুলো কিভাবে অ্যাক্সিডেন্ট করে আমার মতে যুবকেরা অ্যাক্সিডেন্ট করে রোডের মধ্যে মারা যাচ্ছে অসংখ্য আপনারা জানেন এই যে বান্দরবন এটা একটি পাহাড়ি এলাকা একটা একেবারে নিম্নমানের ভ্যান করে যদি মানুষ নাচানাচি করে বান্দরবন দিয়ে যায় তাহলে সেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ঠিক কিনা বলুন কক্সবাজার একটা লং জার্নি সেখানে এত নিম্নমানের ড্রাগ নিয়ে ব্যান নিয়ে মানুষ কোথায় যাওয়া ডিজে পার্টির নামে গান করা এটা আমাদের তরুণদের মৃত্যুর ঝুঁকি তাদের জীবন হুমকির দিকে যাচ্ছে এভাবে যুবকেরা কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি যাচ্ছে এই গান বাজানা এক নম্বর এটা ইসলাম বিরোধী এই ধরনের গানকে ইসলাম কি করে না সাপোর্ট করে না ইসলামে এই ধরনের কাজ নিষিদ্ধ এবং আমাদের আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের পুলিশ ভাইয়েরা তাদেরকে বাধা দিয়েছে জরিমানা করেছে গ্রেপ্তার করেছে আমরা সকলেই এই ভালো কাজকে সমর্থন করব যারা এই কাজে বাধা দিচ্ছে তারা কোন স্বাধীনতায় হরণ করছে না আমার যুবকদের যান রক্ষা করছে এবং সাউন্ড পলিউশন রুটে তারা দেশকে সাহায্য করছে ঠিক কিনা বলব আমার পুলিশ প্রশাসন বাইকে বলব আল্লাহর শুক্রিয়া আদায় করে আপনারা শেষ করতে পারবেন না আল্লাহ পাক আপনাদের হাতে অস্ত্র দিয়েছে আপনারা এই দেশের সবচেয়ে শক্তিশালী মানুষ আপনারা চাইলে সমস্ত অবৈধ কাজ দেশ বিরোধী সমস্ত কাজ আপনারাই বন্ধ করতে পারেন ঠিক কিনা বলুন চাঁদাবাদি বন্ধ করুন আপনারা এই ধরনের আমাদের যুবক বিপদগামী যুবকদেরকে থামান তাদেরকে কারণ কালকে ও করবে পশ্চিম সেই করবে তারপর এরপর দিন আমার ছেলেও বলবে সবাই যাচ্ছে নিজের পার্টি আমি কেন যাব না আপনি যখন কোন অন্যায়ের প্রতিবাদ করবেন না আপনি মনে করলেন কি হয়েছে জাগা আমার কি কিন্তু এই বিপদ এই অন্যায় আস্তে আস্তে আপনার ঘরে প্রবেশ করবে বিপদ আসার আগেই আমাদেরকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে আপনারা জানেন অনেকে বলতে পারেন হুজুর ছেলেরা একটু আনন্দ ফুর্তি করতেছে এটা আপনাদের আপত্তি কোথায় আপনারা জানেন এই ছেলেগুলো একসাথে এভাবে ডিজেল পার্টির নামে গিয়ে কি করে আমরা জানি তারা সেখানে ইয়াবা সেবন করছে তারা মদ পান করছে তাদের কোনো নামাজ কালাম নাই এবং তারা ডেকসেট বাজিয়ে এই যে সারা রোড যেখানে মানুষ বসে বসে কক্সবাজার যেতে কষ্ট হয় এই সিগারেটে গিয়ে যেতে কষ্ট হয় আজকে আমাদের ছেলেগুলা তারা আনন্দ মনে করে লাফাতে লাফাতে কক্সবাজার যাচ্ছে তাদের শরীরের কি পরিমাণ এনার্জি নষ্ট হচ্ছে ঠিক কিনা বলুন আপনারা মনে করিয়েন না একটু ফুর্তি করছে ফুর্তি নয় তারা নিজের জীবনকে ধ্বংস করছে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন এরকম একটা ট্রাকে করে কিছু স্কুলের ছেলেরা ফুটবল ম্যাচ খেলতে গিয়ে গাড়ি উল্টিয়ে প্রায় ছেলেরা সেখানে পানির ভিতরে খাদে পরে ওই ট্রাকের চাপায় পড়ে অসংখ্য ছেলে নিহত হয়েছে ঠিক কিনা বলবে এটা কার ছেলে তা আপনার ছেলে আমার ছেলে যুবক তুমি যে ডিজেল পার্টির নামে লাফালাফি করে যাচ্ছ তুমি একটু চিন্তা করো নাই তুমি যে চোখ বন্ধ করে একটু চিন্তা করো আমি যে যাচ্ছি আমার গাড়িতে উঠতে গেল পানিতে পড়ে গেল আমি পানিতে গিয়ে আটকে পড়লাম সেখানে আমাকে কি চম্পন করতে হচ্ছে মৃত্যুর যন্ত্রণায় আমি কিভাবে মরে যাচ্ছি যুবক তুমি একটু ভাবতে পারো না তুমি একটু চিন্তা করতে পারো না তোমার মৃত্যুর পর তোমার মা বাবার কি অবস্থা হচ্ছে কিভাবে তারা কান্না করছে আজকে মায়ের মুখটা খালি করো না একজন ছেলে বিপদকামী হওয়ার পর যখন মৃত্যু হবে আমরা শুধু তার মা বাবার কান্নাটাই শুনি বাইবনের কান্না শুনি যুবক তোমার পিছনে আরো অসংখ্য কান্না লুকায়িত আছে যেগুলো আল্লাপাক যাদেরকে কান দিয়েছে তারা শুনতেছে যুবক তুমি যে মৃত্যুবরণ করেছ তোমার পিছনে একটা সংসার ছিল তোমার সুন্দর একটা ভবিষ্যৎ ছিল তোমার সুন্দর ছেলে মেয়ে অগল দাদি আজকে তোমার ভুলের কারণে তুমি মৃত্যু মৃত্যুবরণ করলে জাহান নামে হবে আজকে তোমার ছেলেরা নীরবে করতেছে আজকে তোমার কারণে তোমার ছেলে কারণে তোমার কোনো ছেলে নাই নাতি নাই স্ত্রী নাই তোমার কোনো বংশ নাই আজকে তুমি হাজার মানুষকে গান দেবে তুমি হাজার মানুষকে কান্না দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলো যুবক তোমার জীবনটা অনেক দামি তোমার হায়াতের অনেক দাম তুমি ডিজে পার্টি করে নিজের জীবনটা শেষ করে দিতে পারো না করে নিজের জীবনটা শেষ করে দিতে না নিজের জীবনটা শেষ করতে না তুমি নিজের জীবনটা শেষ করতে পারো না যুবক তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ তোমার একটা সুন্দর রয়েছে তোমাকে ভাবতে হবে চিন্তা করতে হবে তুমি ডিজাপারি বন্ধ করো তোমার যদি ভ্রমণ করতে চাই আল্লাহ বলেন

দশজন বিশজন যুবক মিলে ভালো একটা সুন্দর নিরাপদ একটা তুমি সিদ্ধান্ত নাও আমরা সবাই জাতীয় মঞ্চে আমরা সেখানে গিয়ে নামাজ করবো আল্লাহর কাছে দোয়া করবো যুবক তুমি সিদ্ধান্ত নিতে পারো আমরা সকলে মাথায় টবি করে পাঞ্জাবি করে আমরা সকলে বহন করব আমরা সকলে ছেড়ে যাব শাহজালালের মাজার আমরা জিয়ারত করব সুবিধা করব না আমরা সকলে আন্দপিল্লা শাহী মসজিদ আমরা যাব সেখানে গিয়ে প্রথম কাতার ইমাম প্রতিষ্ঠানে দাঁড়িয়ে নামাজ পড়ব বন্ধুরা আমরা আমরা এইভাবে সিদ্ধান্ত নিতে পারি ভ্রমণ করতে পারি কিন্তু তোমরা যেভাবে নিজের বাতিল নামে গ্রহণ করতেছ এটা তোমাদের জীবন আসলে হুমকি রয়েছে দেখে না আমাদের বুঝতে হবে আমরা কোন পথে চললে ইসলাম সমর্থন করবে যাই হোক আমাদের সমাজ আমাদেরকে রক্ষা করতে হবে আমরা আজ থেকে কোনো ডিজে পার্টি এই সমস্ত লাপালাপি গাড়িতে উঠে নাচানাচি ডেক্সেল বাজিয়ে এই সমস্ত গানকে আমরা সমর্থন করি না ঠিক কিনা বলুন আমরা সবাইকে নিষেধ করুন যারা এই কাজে বাধা দিচ্ছে আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনার জন্য দোয়া করি আপনারা আমাদের যুবকের প্রাণ রক্ষা করুন